ଦେଖ ଆକାଶ ପିନ୍ଧିଛି ଇନ୍ଦ୍ରଧନୁର ଓଢ଼ଣୀ ଦେଖ ପାହାଡ଼ ଗାଉଛି ଅଳସୀ ଫୁଲର ରାଗିଣୀ ଦେଖ ଆକାଶ ପିନ୍ଧିଛି ଇନ୍ଦ୍ରଧନୁର ଓଢ଼ଣୀ ଦେଖ ପାହାଡ଼

Mm-hmm. নাচুচি পবন নাচুচি মো মন নাচি নাচি কহে অরণ্য হজিলে পাইবু পাইলে হজিবু মো পাখে অছি তো জীবন ওহো আহা ওহো নাচুচি পবন নাচুচি মো মন নাচি না